আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা ফ্যামিলির জন্য জন্য এসেছি আমার যে ফ্যামিলির জন্য ছোট বাচ্চাদের জন্য কিনতে এসেছি নিজের তো নতুনত্ব না নিজেকে নতুন করে আসল আসলে হচ্ছে আমি আমার নিজের জন্য হচ্ছে রাখছি হচ্ছে আমার থ্রি পিস জুতু তাছাড়া আমার মেয়েদের পিস অনেক জিনিস থাকে তাছাড়া হচ্ছে হিজাব এগুলো এবার যদি ইনশাল্লাহ যায় না মোটামুটি ভালো অন্যান্য বছরের ন্যায় গত দুই বছর তো করোনাকালীন সময়ের জন্য ব্যবসা একটু মন্দা ছিল সেই অনুপাতে ব্যবসার অবস্থা ভালো কিন্তু প্রচণ্ড গরমের কারণে মানুষ ক্রেতারা এসে কিন্তু কাঁপিয়ে যাচ্ছে এমনকি দোকানের মধ্যে দাঁড়িয়ে মাল ক্রয় করার মতো অবস্থা নেই মানে গরমের কারণে অপুষ্ট হয়ে অনেকটা বলতে গেলে গরমের কারণে একটু আমাদের ব্যাপারে একটা এফেক্ট ইনশাল্লাহ এবারে কিন্তু আমাদের ক্রেতাদের আগমনটা খুবই ভালো ছিল না শেষ পর্যন্ত আমাদের খুব ভালো বিক্রি হচ্ছে এখন আমরা ভালো সারা পাচ্ছি ক্রেতাদের তো আলহামদুলিল্লাহ এবার ভালো ক্রেতা আসে আমরা ভালো সেল করতে পারি আমাদের প্রত্যাশা এরকম কারণে কিছু ক্রেতা আমরা মাঝখানে কম পেয়েছিলাম যা যেটা আমাদের একটু প্রভাব পড়ছিল দেন অত্যন্ত প্রভাব পড়ে নাই গরম জি একটা মানুষের একটা পুরুষের যা চাহিদা অনুযায়ী যা প্রয়োজন সবকিছু আমাদের কাছে প্যান্ট থেকে শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে তারপরে আমাদের অন্যান্য আরো অ্যাক্সেসরি আইটেম আছে বাচ্চাদের জুনিয়র কালেকশন আছে আমাদের কাছে আছে আপনাদের যেমন আমাদের বেল্ট আছে ভালো চায়না বেল্ট তারপরে আমাদের বক্সার আছে কিছু ভালো ওই টাইপের অনেক জেন্টস যা প্রয়োজনীয় সবকিছু আমাদের একই ইজিতে পাওয়া যায় সবকিছু